আমারি একটি তারে কত কথা বাজে গো প্রাণের কথা মনের কথা প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো সুর আছে তোমার মনে আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি সুরে সুর মিলিবে চবে এক তারে বাজবে ধর সকল কনি সকল কনি প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো তারে কত কথা বাজে গো একটি তারে কত কথা বাজে গো